আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের তৃতীয় ক্লাস আজকে আমরা দেখব কিভাবে আমাদের কাজের জন্য পেজ আপ করবো তো অটোকেট পেজ আপে প্রথমে আমরা ফরম্যাট মেনুতে যাব আসলে পুরো পেজ আপটা শুধু ফরম্যাট মেনু থেকেই এখানে আমরা প্রথমে ইউনিট দেব ইউনিটে গিয়ে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছি তারা সবসময় আর্কিটেকচারাল কাজ করি এটা আমাদের পাঁচটি একক আছে পাঁচটি এককের মধ্যে সবসময় আর্কিটেকচার থাকবে আর এখানে আমরা জিরো জিরো দেব আর এখানে ইঞ্চি দেব ওকে তারপরে থাকবে টেক্সট স্টাইল আমরা টেক্সটটা দেব এটা স্ট্যান্ডার্ড এটা আমরা আমাদের পছন্দ মতো দেবো তবে এরিয়ালটা বেশি সুন্দর হয় এরিয়াল অথবা নিউ টাইমস নিউ রোমান এটা বেশি ব্যবহৃত হয় এগুলো ফোন চিকন দেখে আর চিকন ফন্টগুলো যখন আমরা ইউজ করি তখন সুন্দর দেখা যায় ছয় ইঞ্চি হাইট দিলাম ক্লোজ করলাম আবার তারপর একটা হবে ডাইমেনশন স্টাইল ডাইমেনশন স্টাইল থেকে আমরা যে মাপ পরিমাপগুলো নেব পরিমাপগুলোর জন্য ডাইমেনশন স্টাইল পরিবর্তন করব এখানে ডাইমেনশন স্টাইল আসার পর মডিফাই অপশনে যাব মডিফাই অপশন থেকে প্রথমে লাইন থেকে আমরা কাজ করব যে বাই ব্লক আছে এগুলো সব বাই লেয়ার করব যতগুলো বাই ব্লক আছে সবগুলো বাই লেয়ার হবে বাই লেয়ার আমরা শুধু এক্ষেত্রে এখান থেকে বাম পাশে গুলো এডিট করবো এখান থেকে ডান পাশে গুলো এডিট করার কোনো প্রয়োজন নেই চিত্রের নিচে যেগুলো আছে এগুলো ওই রকমই থাকবে শুধু বাম একটু চেঞ্জ করব স্যাম্বলান অ্যাপেতে আমরা আর্কিটেকচারাল ট্রিক বেশিরভাগ ইউজ করি সুন্দর দেখায় আর কি আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন অ্যারো সাইজ এখানে আমরা তিন ইঞ্চি দিলাম তিন দিলে হবে শুধু ইঞ্চি দিতে লাগবে না কারণ আমরা সেট আপ করে নিয়েছি সেট আপে যে ইঞ্চিতে সবসময় টেক্সট কালার বাই আর দেবো ফিল কালার নাম থাকবে টেক্সট হাইট এখানে আমাদের ইচ্ছে আমাদের দেবো ছয় ইঞ্চি দিলাম আর এগুলো বাকিগুলো ঠিক থাকবে সেটি আমাদের কোনো কাজ নাই প্রাইমারি ইউনিটে আমরা এখানে আগে যেটা দিছিলাম আর্কিটেকচারাল এখানে সেম আর্কিটেকচারাল দেব আর এটা আসার সময় জিরো জিরো দেবো জিরো জিরো না দিলে এখানে আমাদের ভগ্নাংশ আকারে দেখাচ্ছে ভগ্নাংশ আকারে দেখালে আমাদের হিসেব করে বের করতে অনেক সময় লেগে যায় সেজন্য আমরা এটা জিরো জিরো দিলে পূর্ণ সংখ্যা আসবে এখানে আর কোনো কাজ নাই এই দুটোতে আমাদের কোনো এডিটের প্রয়োজন নাই এটাই জাস্ট এখন মডিফাই হয়ে গেছে সেট কারেন্ট দেব আমরা যে বর্তমান পেজটা সেট আপ করতেছি থেকে টেবিল প্লাস পরের ধাপ হবে টেবিল স্টাইল টেবিলে আমাদের প্রয়োজন হয় না তো এটা বাতিল পয়েন্ট স্টাইল দেখি পয়েন্ট স্টাইল ক্রস দিলে বেশি সুন্দর দেখা যায় আর তবে আপনাদের সুবিধা মতো দিতে পারেন ফরম্যাট থেকে আবার এবার যা দেবো এটা হলো ড্রয়িং লিমিট আমরা যে এরিয়ার মধ্যে ড্রয়িং করতে চাই সেই এরিয়াটি দেব এখানে সাধারণত এক হাজার ফিট দিয়ে এক হাজার ফিট দিয়ে কমা দেব কমা বাটন দিলে লক হয়ে যাবে তারপরে আবারও এক হাজার এক হাজার ফিট এখন ইন্টার চাপবো আমরা চারবার পরপর চারবার এক দুই তিন চারবার তো আমাদের টেস্ট কমপ্লিট হয়েছে এখন আমরা যদি কোনো একটা লাইন নেই তাহলে লাইনটা নির্দিষ্ট একটা মাপ দিলে মাপটা শো করবে যেমন আমি দশ ফিট দিই দশ ফিট ইন্টার লাইন দশ ফিট এসে গেছে তো এটা আমাদের ইউসিএস আইকনটা করা নাই এটা এখন আমরা পরিমাপ করে দেখবো দশ ফিট আছে কিনা এই থেকে যে মাথা পর্যন্ত দশ ফিট যে আমাদের দশ ফিট শো করতেছে আর আমাদের পেজ সেট কমপ্লিট হয়েছে জাস্ট এতটুকুই ছিল আজকের পেজ সেট তো আগামীকাল বা আগামী ক্লাসে দেখানো হবে বিভিন্ন টুলসের ব্যবহার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য